স্বাগতম সবাইকে আমি আজকে দেখাবো গুগল ম্যাপসের অ্যাপ ব্যবহার করে আপনি কিভাবে কোনো একটা প্লেসে ছবি যুক্ত করতে পারবেন আমরা গুগল ম্যাপটা ওপেন করি অবশ্যই ম্যাপটা আপডেটেড হতে হবে আপনি যে জায়গায় ছবি যুক্ত করতে চান সেই জায়গাটা আপনাকে অবশ্যই লোকেট করতে হবে আমি আমি রাজশাহী কলেজে ছবি যুক্ত করতে চাই তা আমি রাজশাহী কলেজ প্লেসটা অবশ্যই সার্চ দিয়ে বের করে ফেলব আমাদের রাজশাহী কলেজ চলে আসছে এবং চলে আসার পর আছে কলেজের নিচে একটা সাদা বার আছে এখানে আমরা জাস্ট ক্লিক করব ক্লিক করলেই সম্পূর্ণ ডিটেলস চলে আসছে আমরা নতুন করে কিছু ছবি যুক্ত করতে পারবো আগে ছবি যুক্ত করাই আছে তবে নতুন বিল্ডিংগুলো রং করাই একটু আলাদা দেখাচ্ছে আমি সেই ছবিগুলো যুক্ত করতে চাই আমরা অ্যাড ফটো যে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের গ্যালারি থেকে যে ছবিগুলো আমি তুলেছি সেই ছবিগুলো যুক্ত করে ফেলব আমি এই দুইটা ছবি এখনকার মতো যুক্ত করতে চাই আমরা সিলেক্ট করে ফেললাম এরপর শুধুমাত্র উপরের যে তীরচিহ্ন বাটনটা আছে স্যান্ড বাটন সেখানে ক্লিক করলাম তাহলে কি হবে আপনাকে একটা ধন্যবাদ জানাবে এবং ছবিগুলো আপলোড হতে থাকবে তো ধন্যবাদ সবাইকে আপনারা আপনার চারপাশের অনেক অনেক ছবি যুক্ত করুন এবং অবশ্যই স্প্যামিংকে না বলুন কারণ আপনার একটা স্প্যামিং অন্যজনকে ভুল পথে নিয়ে যেতে পারে